হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান this is me Nirjon Akter Mim from টেসল বাংলাদেশ সাধারণত কাউকে খুব বেশি সুন্দর লাগলে আমরা কি বলে থাকি অনেক কিছুই বলে থাকি বাট আজকে আমরা একটি ফ্রেজ শিখব drop dead gorgeous drop dead gorgeous এই ফ্রেজটি আপনি কাউকে খুব বেশি সুন্দর লাগলে লাইক বিউটিফুল লুকিং স্টানিং এগুলোর পরিবর্তে ইউজ করতে পারেন for example you are looking drop dead gorgeous today so another example would be Normally you don't wear sari, but today you wore it. So you look drop dead gorgeous today. So thank you so much for watching this video. Happy learning. See you in next video.